আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি কথা বলবো কিভাবে একটি রিপোর্ট তৈরির ক্ষেত্রে রেফারেন্স সহজ বা সুন্দরভাবে প্রেজেন্ট করা যেতে পারে আমরা কোনো রিপোর্ট থিসিস পেপার অথবা রিসার্চ পেপার অথবা প্রেজেন্টেশন পেপার তৈরির ক্ষেত্রে অনেক সময় আমাদেরকে পূর্বে রিসার্চাররা কী ধরনের রিসার্চ করে গেছে তার রেফারেন্স শো করতে হয় অথবা আমাদেরকে পূর্বের রিসার্চারদের কার্যক্রমগুলোকে রিভিউ করে নিতে হয় যেন আমরা ওই ধরনের তার উপর ভিত্তি করে আমরা একটা ভবিষ্যতে ভালো মানের একটা রিসার্চ করে সমাজের উন্নতি হয় এ ধরনের কোনো রিসার্চ করতে পারি সেক্ষেত্রে আমাদের পূর্বে রিসার্চার যে ধরনের রিসার্চ করে গেছে বা সেখান থেকে আমরা যে ধরনের হেল্প নিয়ে থাকি সেগুলো কিন্তু অস্বীকার করার কোনো অস্বীকার করাটা ঠিক হবে না এই ক্ষেত্রে আমরা আমাদের রিসার্চ পেপার বা প্রজেক্ট পেপার বা থিসিস পেপার যেটাই বলি না কেন আমরা কিন্তু আমাদের সেই ক্ষেত্রে সেখানে আমাদের পূর্বের রিসার্চারদের অবদান কি আছে বা সেখান থেকে আমরা কি স্টাডি করেছি কি সেগুলো কিন্তু আমরা সুন্দরভাবে লিপিবদ্ধ করে থাকি বা আমাদের পেপারগুলোতেও সেগুলোকে আমরা অনেক সময় শো করে থাকি সবসময়ই শো করে থাকি তো এর জন্য আমাদেরকে কিছু যদি আমরা ফর্মেট ফলো করি সেক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজেই এই কাজগুলো করে ফেলতে পারি যেমন এখানে একটা রিসার্চার আছে রিসার্চ পেপার আছে post fire damage assessment of a RC factory building এখন এক্ষেত্রে এটার মেইন রাইটার মেহমেদ হাদা উনি কিন্তু নিজে থেকে রিসার্চটা করেছেন বাট উনি কিন্তু পূর্বের অনেক রিসার্চারের রিসার্চগুলোকে উনি রিভিউ করেছেন বা পড়েছেন এবং সেখান থেকে সে কিছু তিনি কিছু জ্ঞান আহরণ করে তার উপর ভিত্তি করেই উনি পরবর্তীতে রিসার্চগুলো করেছেন এবং উনি পূর্বের রিসার্চারদের রিসার্চ থেকে কি জ্ঞান আহরণ করেছেন সেটাও কিন্তু এখানে সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন যেমন উনি যেমন ধরি উনি প্রথমত এখানটায় আসি ফর দ্য ফার্স্ট রেঞ্জ আর twenty degree centigrade to three hundred degree centigrade when the temperature of the concrete starts rising the intensity of the vapour increases which causes hydration of the unhydrated cement grains therefore the strength of the concrete may increase within this range এই রেফারেন্সটা কিন্তু উনি কিন্তু নিজে রিসার্চ করে বের করেননি উনি কি করছে পূর্বের রিসার্চার কী ছিলেন ম্যা এটল টু এখান থেকে কিন্তু উনি এটা কালেক্ট করেছেন এই কারণে উনি কিন্তু আবার স্বীকারও করেছেন যে হ্যাঁ আমি অমুকের রিসার্চ থেকে আমি এটা কালেক্ট করেছি তো সেক্ষেত্রে আমরাও এই ধরনের কিছু রিসার্চ আমরা রিভিউ করব বা রিপোর্ট ক্ষেত্রে রিভিউ করব এবং সেটা আমরা স্বীকার করে দিব বা রিপোর্টের মধ্যে আমরা লিখে দিব যে হ্যাঁ আমরা অমুক রিপোর্টারের অনেক অমুক রিসার্চারের রিপোর্ট থেকে রিসার্চ থেকে আমরা এই অংশটুকু নিয়েছি বা তার রিসার্চের আউটপুটটা এটা ছিল সেটা আমরা এখানে মেনশন করে দিব এই কারণে আমরা ধরি আমি এই অংশটুকু আমার রিসার্চে আমার মতো করে সাজিয়ে নিতে চাচ্ছি থাকলো আমি এই অংশটুকু আমার মতো করে অবশ্যই আমার নিজের মতো করে লিখব লেখাগুলো না হলে আমার ধরা পড়ে যাব টানিটিন বা বিভিন্ন ধরনের ইয়েছে সেগুলোতে কিন্তু আমরা প্লাগিরিজমের আন্ডারে পড়ে যাব তো আমাকে অবশ্যই লেখাগুলোকে আমার নিজের মতো করে লিখতে হবে তো সেক্ষেত্রে আমি লেখাটা লেখার পরে আমি যে লেখাটা আমি অন্য একটা রাইটারের নিকট থেকে নিছি সেটাকে আমি কিভাবে মানে এটাকে মেনশন করব সেক্ষেত্রে আমি আমার রিসার্চের ক্ষেত্রে আমি কিন্তু এখানে বলে দিব যে আমি অমুক রিসার্চের রিসার্চ থেকে এটা নিয়েছি এই কারণে আমি এখান থেকে দেখুন আমি যেহেতু অন্য একটা রিপোর্ট থেকে নিচ্ছি সেহেতু আমি আমার কাছে কিন্তু রেফারেন্স অলরেডি আছে এটা কি ছিল ম্যা যেমন এই এই রেফারেন্সটা আমি ওখানে কপি করেছি এখন দেখুন আমি কিন্তু এখান থেকে আমি যদি এইভাবে রেফারেন্স লিখে কীভাবে রিসার্চ রেফারেন্স লিখে দিই সেক্ষেত্রে কিন্তু আমার সেটা হবে কিন্তু সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন জার্নালে পাবলিশ করার ক্ষেত্রে অথবা বিভিন্ন ভার্সিটির থিসিস পেপার রাইটিংয়ের ক্ষেত্রে তাদের নিজস্ব কিন্তু কিছু রুলস রেগুলেশন থাকে যেটা ফলো করে আমাদেরকে সেই রেফারেন্সটাও তৈরি করতে হয় এখন আমি ধরে নিই আমি এটাকে এক নম্বর দিতে চাচ্ছি রেফারেন্স নাম্বার এক দিচ্ছি এবং সেই রেফারেন্স নাম্বার এই রেফারেন্স নাম্বারটা কিন্তু আমি এখানেও এক নম্বর দিয়ে দেব তাহলে কি হলো আমার রেফারেন্স নাম্বারটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেল এখন কথা হলো যে এই রেফারেন্স নাম্বার সবসময় কিন্তু আমরা এভাবে দিলে যেটা প্রবলেম হবে আমার রিপোর্টটা যখন অনেক বড় হবে তখন কিন্তু রেফারেন্স সংখ্যা প্রায় একশো দেড়শো চলে আসতে পারে সেক্ষেত্রে আমার কিন্তু এই রেফারেন্স নাম্বারটা কন্ট্রোল করা ম্যানুয়ালি কন্ট্রোল করা এত ইজি হবে না তো সেক্ষেত্রে আমরা কিছু ফল কিছু কিছু টেকনিক্স বা কিছু সফটওয়্যারগত হেল্প নিতে পারি যেটা আমাদেরকে খুবই সহজেই এবং সুন্দরভাবে রেফারেন্সিং করতে সহায়তা করবে তো কি সফটওয়্যার আমরা ফলো করব সেটা আমরা এখন দেখি যেমন রেফারেন্স বা বিবলিওগ্রাফি ক্ষেত্রে আমরা কিন্তু নিম্নোক্ত সফটওয়্যারগুলো যেমন হচ্ছে জটেরো ম্যান্ডেলি অ্যান্ড ইননোট এই সফটওয়্যারগুলো ফলো করতে পারি পার্সোনালি আমি এখন পর্যন্ত জটেরও বা মেনলি কিছুটা ট্রাই করেছি বাট আমার কাছে ইননোটটাই ভালো লেগেছে তাই আমি ইননোটে এখন পর্যন্ত ইননোটটাকেই আমি প্রিফার করি তো আমরা কিভাবে ইননোটের সাথে আমরা কানেক্ট করব এখন আমাকে প্রথমে একটা ইননোট সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে ইনস্টল করার ক্ষেত্রে আমার অলরেডি নোট সফটওয়্যার ইনস্টল করা আছে এবং সেটাকে অ্যাড অন করে নিতে হবে মাইক্রোসফট অফিসের সাথে আমার কিন্তু অলরেডি মাইক্রোসফট অফিসে অ্যাড অন করা আছে আমি এখানে কিভাবে অ্যাড অন করা হয় এইসব বিষয় নিয়ে আলোচনা করব না আমি শুধু দেখাবো কিভাবে আমি লিঙ্ক রেফারেন্সিংটা করব আর কিভাবে আমি অনলাইন থেকে সেটাকে নিয়ে আসবো তো ধরি আমি নোট ইউজ করব ইননোট ইউজ করার জন্য আমি এখানে আমার যেহেতু আহ আমি এটা এখানে কপি করে নিয়ে এসেছি আমি এটা কপি করে আনতে চাই না আমি আমার নিজের মতো করে একটা নতুন সফটওয়্যার নতুন একটা টপিক্সের রেফারেন্সিং করতে চাচ্ছি সেক্ষেত্রে আমাদেরকে প্রথমেই যেতে হবে scholar Google scholar scholar Google স্কলারে গিয়ে আমরা যদি সার্চ করি আমরা কি বিষয় নিয়ে আমরা রিপোর্টটা লিখতে চাচ্ছি যেমন আমি লিখতে চাচ্ছি post fire post fire material post fire material quality assessment আমি এখানে আমি কিন্তু অনেক ধরনের আমি এ ধরনের প্রিভিয়াস রিসার্চাররা এই টপিক্সের উপর কে কী কাজ করেছে এই ধরনের কিন্তু আমি অনেকগুলো অ্যাসেসমেন্ট রিসার্চ পেপার পেয়ে যাব সেখান থেকে আমি আমার ইচ্ছে মতো দেখে চেক করে যেটাকে আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে সেটাকে আমি ওপেন করব ধরি আমার প্রথমটাই আমার জন্য অ্যাপ্লিকেবল সেক্ষেত্রে আমি প্রথমটাই ওপেন করলাম প্রথমটা ওপেন করে দেখুন এখানে কিন্তু আমাদের একটা পেপার চলে এসেছে এখান থেকে আমি পেপারটা পড়ব পড়ে এর ডিটেলস পড়ে এখান থেকে সে কি কাজ করেছে তার কার্ড মেথোডোলজি কি ছিল এবং কিভাবে কাজ করেছে ফাইনালি সে এই কাজ থেকে এই রিসার্চ থেকে কি আউটপুট পেয়েছে এই বিষয়গুলো আমি কিন্তু এখানে লিপিবদ্ধ এখানে আমি লিখব সুন্দর মতো লিখব তো ধরি আমার এই রিসার্চার দিস পেপার প্রসেসেস আমি ধরি এই রিসার্চার এই অংশটুকু সে এখান থেকে এখানে দেখুন এই রিসার্চার এই অংশটুকু কিন্তু এখানে হাইলাইট করছে the paper purpose um, proposes certain formulas to be employed while assessing fire damaged concrete element the result obtained on fire damaged concrete slab uh, 1.2 by um, 1 by 0.3 meter cube indicate a strong relation between the impact eco parameters and the mechanical properties of concrete ধরি এই অংশটুকুই আমি এখান থেকে আমার কপি করে নিব কিন্তু সেটাকে বহু কপি করব না এটা আমি আমার মতো করে আমি আমার রিসার্চে লিখব ধরি আমি এখানে আমার রিসার্চ কিন্তু এটা আমি কোথা থেকে নিয়েছি সেটা আমাকে এখন মেনশন করতে হবে এর কারণে এখানে দেখুন আমার কিন্তু এখানে সাইড দেওয়া আছে মানে আসলে আমি এখানে কোন সাইড থেকে নিচ্ছি এখন এখান থেকে আমি করলে ডাউন অ্যারোতে গিয়ে এক্সপোর্ট সাইটেশন টু আরআইএস এটা ক্লিক করলাম ডাউনলোড হয়ে গেল এখানে ক্লিক করব আপনার যদি ইনোট কানেক্ট করা থাকে তখন কিন্তু এখানে ক্লিক করলেই সরাসরি ইনোটটা ওপেন হয়ে যাবে তো আমার এক্ষেত্রে আমি প্রথমেই এখান থেকে আমি ইনোটটা ওপেন করে নিব কারণ সরাসরি ওপেনটা হচ্ছে না সেক্ষেত্রে আমি এখান থেকে আমি ইনোট ওপেন করে নিব দেখুন আমার কিন্তু আগে থেকে ইনোট আছে এই জন্য আমার কিন্তু ইনোডটা ওপেন হয়ে গেছে তো এখন দেখুন আমি যদি এটাকে আবার ক্লিক করে এখন দেখুন এবার কিন্তু সরাসরি সে ইন্ডোটে চলে গেছে তারপরে এখানে সিলেক্ট করব মানে আমি এই টপিকসটাকে আমার আমার রেফারেন্স হিসেবে কাউন্ট করতে চাচ্ছি তো এখানে আমি করতে চাচ্ছি কাউন্টটা সেহেতু আমি এখানে কারসরটা রাখবো এখানে কারসরটা রাখবো রেখে আমি ইনসার্ট সাইটেশন থেকে ইনসার্ট সিলেক্টেড সাইটেশন কারণ আমি ইনোটে অলরেডি আগে এটা সিলেক্ট করে রেখেছি তো আমি এখান থেকে সিলেকশনে ক্লিক করলেই সে কিন্তু আমাকে এখানে ইনোটের একটা রেফারেন্সের একটা লিঙ্ক শো করবে এবং এই রেফারেন্সটা কিন্তু এখানে আমার চলে এসেছে অটোই চলে এসেছে আমাকে কিন্তু এখান থেকে আমার আর কোনো কিছু কিন্তু লিখতে হচ্ছে না বাট আমরা যখন ম্যানুয়ালি করতে যাচ্ছিলাম আমাদেরকে কিন্তু এখানে সব কিছুই ম্যানুয়ালি লিখতে হবে এবং একটা ভুলের জন্য আমাকে অনেক খাটাখাটুনি করতে হবে তো এখানে কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে আমি কিন্তু ইচ্ছা করলে আমি এই স্টাইলটাও চেঞ্জ করে দিতে পারি আর নাম্বারিং সিস্টেম না রেখে আমি কিন্তু এখান থেকে আইটি পলি আইটি পলি করে দিতে পারি বা হারভার্ড করে দিতে পারি দেখুন আমার কিন্তু আমার এখানে স্টাইল চেঞ্জ করার সাথে সাথে আমার কিন্তু এখানেও চেঞ্জ হয়ে যাচ্ছে তো আমরা যখন রেফারেন্সিং করব সেক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব যে যেইটার রেফারেন্সটা নেব তার ভেতরে ভেতরে গিয়ে ভেতর থেকে সাইটেশন গুলোকে নিতে কারণ অনেক সময় আমরা এখান থেকে ভিতরে না গিয়েও কিন্তু স্যাটিসফ্যাকশনটা করতে পারি যেমন এখান থেকেও কিন্তু স্যাটিসফ্যাকশনটা সরাসরি করতে পারি কিন্তু এখান থেকে করলে অনেক সময় আমার এই যে রেফারেন্সিং এর মধ্যে কিছু কিছু কিছু ডাটা ভুল থাকতে পারে সেই ভুলগুলো কিন্তু আমাকে ধরে ধরে ঠিক করতে হবে সেটা করা খুবই জটিল প্রক্রিয়া তো সেই জন্য আমরা ভেতরে ওপেন করে ভেতর থেকে কিন্তু সাইটেশনটা নিলাম তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভেতরে গিয়ে সাইটেশনগুলো পাওয়া যায় না বা নেওয়া যায় না সেক্ষেত্রে আমাকে এখান থেকে নিয়ে চেক করে আমাকে কিন্তু এই সাইটেশনগুলো বা রেফারেন্সিংগুলো ঠিক করতে হবে তো এভাবে কিন্তু আমরা খুব সহজেই খুব সুন্দরভাবে থিসিস পেপার অথবা রিসার্চ পেপার এগুলোর রেফারেন্সিংটা করতে পারি তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম